আল্লাপাক বলছেন আমি সকল কিছু সৃষ্টি করেছি পরিমিতভাবে সমস্ত জিনিস আমি মেয়াদ দিয়ে সৃষ্টি করেছি আমরা প্রতিটি খাবারের প্যাকেটে একটা মেয়াদ থাকে ঠিক কিনা আপনি মোবাইলের টাকা রিচার্জ করেন সেখানে একটা কি থাকে মেয়াদ থাকে এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলেন আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন মেয়াদ দিয়ে সৃষ্টি করেছি নির্ধারিত রূপে সৃষ্টি করেছি আমি আনলিমিট অপরিমিতভাবে আমি কিছুই সৃষ্টি করিনি ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার এখান থেকে আসছে তাকদীরের প্রতি বিশ্বাস তাকদীরের প্রতি সকলকে বিশ্বাস রাখতে হবে এই তাকদীরের ব্যাপারে অনেক দিনদার নামাজ মুসলমান পর্যন্ত বিপদগামী হয়ে যায় তাকদীরের অর্থ না বোঝার কারণে তাকদীর একটা যদি বুঝে যায় সহজ একটা বিষয় না বুঝলে কঠিন বিষয় আল্লাহ পাক কোরআনে বললেন না বোঝার তো কিছুই নেই আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলোর মধ্যে আমি মেয়াদ দিয়েছি মানুষের হায়াতের মধ্যে মেয়াদ দিয়েছি রিজিকের মধ্যে মেয়াদ দিয়েছি আমি মানুষের এই রোজগারের মধ্যে আমি মেয়াদ দিয়েছি পৃথিবীকে আমি একটি মেয়াদ দিয়ে সৃষ্টি করেছি সূর্যকে একটি মেয়াদ দিয়েছি চন্দ্রকে একটি মেয়াদ দিয়েছি আমি মেয়াদ ছাড়া কোনো কিছু সৃষ্টি করিনি ইসলামের ইমানের যে ছয়টি মৌলিক বিষয় এই ছয়টি মৌলিক বিষয়ের মধ্যে ছয় নম্বর হলো আল ইমান ও বিদ তাকদির তাকদিরের প্রতি বিশ্বাস যে ছয়টা বিষয়ে প্রতিটি মৌমেনকে বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে এক নম্বর হলো আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস সকলকে রাখতে হবে দুই নম্বর হলো আল ইমানু বিল মালাইকা ফেরেস্তার প্রতি আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন লক্ষ কোটি ফেরস্তা সৃষ্টি করেছেন আল্লাহর সমস্ত নির্দেশ পালন করছেন কোনো ফেরেস্তা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করছে না যদিও বা আমরা না দেখি আমাদের ডানে বামে সামনে পিছনে এখানেও হাজার হাজার ফেরাস্তা এখানে রয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে তিন নম্বর হলো আল ইমান কুতুবিহি আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে বিধান হিসাবে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য কিতাব নাজিল করেছেন আল্লাহর প্রেরিত নাজিলকৃত সমস্ত কিতাবের মধ্যে বিশ্বাস আমাদের সকলকে রাখতে হবে সাইন নম্বর হলো আল ইমানবির রসুল আল্লাহ রব্বুল আলমিন মানুষকে হেদায়তের জন্য মানুষের সৎপথে হেদায়ত দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলের প্রতি ইমান আনতে হবে পাঁচ নম্বর হলো আল ইমান বিল ইয়ৌমিল আখেরি পরকালের প্রতি বিশ্বাস আমাদের একদিন পরকাল আসবে ইয়মুল আখের আসবে কেয়ামতের দিন আসবে হাসর নসর আসবে জান্নাত আর জাহান্নামের সেই দিন আমাদের সামনে আসবে আমাদেরকে এই সমস্ত মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে ছয় নম্বর হল আল ইমান বিল কদির খাইরিহি ওয়াশারিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মউত আমাদের ভালো মন্দ সমস্ত তাকদির সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার বিশ্বাস সকলকে রাখতে হবে এই ছয় নম্বরের যে বিষয়টা আছে তাকদিরের প্রতি বিশ্বাস এটা ইমানের মৌলিক বিশ্বাস যদি কোনো মুসলমান যদি তাকদিরকে বিশ্বাস না করে অথবা পরকালকে বিশ্বাস না করে রসুলদের প্রতি বিশ্বাস না করে আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস না করে ফেরাস্তা জগতের প্রতি বিশ্বাস না করে আল্লাহর প্রতি যদি পূর্ণ আস্থা বিশ্বাস না রাখে সে কখনো মৌমিন হতে পারবে না সমস্ত মৌমিনকে এই ছয়টি মৌলিক বিষয়ে কি করতে হবে বিশ্বাস করতেই হবে যে আয়াত তালাবাদ করেছিলাম ইন্না কুল্লা শাইন খলাক না হবে কাদার আল্লাহ পাক বলেন আমি সকল কিছু সৃষ্টি করেছি নির্ধারিত রূপে তাকদির দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা হলো ইমানের মৌলিক বিষয়ের ছয় নম্বর অল্লাহু হুয়া আলিমুল গাইবি ওয়াস শাহাদা আর সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন যিনি আলিমুল গাইব অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে অদৃশ্য জগতের সমস্ত জ্ঞান সব কিছু আমার আল্লাহর কাছে আছে জুরু বলুন মা কানা ওয়া যা হয়েছে এবং ভবিষ্যতে যা কিছু হবে সব কিছুর জ্ঞান একমাত্র কার কাছে সুতরাং যার কাছে অতীতের জ্ঞান আছে বর্তমানের জ্ঞান আছে ভবিষ্যতের জ্ঞান আছে তিনি একমাত্র আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারেন এই জন্য সমস্ত কিছুর ভাগ্য নির্ধারণ করেন লাইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ভাগ্য এটা হচ্ছে তাকদীর কিতাবের ভিতরে তাকদীরের সংজ্ঞা দিয়েছেন হুয়া তাহদিদু কুল্লি মাখলুকিন বিহাদ্দিহিল্লাযী ইউজাদু من حسن وقبه ونفع وضر وما يهفيه من زمان ومكان وما يترتب عليه من ثواب وإكاب সৃষ্টির যাবতীয় বিষয় তথা ভালো মন্দ উপকার অপকার সব কিছুর স্থানকাল এবং এইসবের শুভ অশুভ পরিণাম সব কিছু আল্লাহর কাছে পূর্ব হতে নির্ধারিত এটার নাম হলো তদ্দ তকদির এটার নাম হলো ভাগ্য এটার নাম হলো নিয়তি জোরে বলুন সুবহানাল্লাহ মেসকাজ শরীফে আল ইমান বিকতাকদীরের অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টির তাকদীরকে আল্লাহ পাক লিখে ফেলেছেন কবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানা প্রতিটি বস্তুকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুর ভাগ্য লিখে ফেলেছেন জুরু বলুন সুবহানাল্লাহ কয় বছর আগে প্রতিটি বস্তু সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ পাক তার তাকদির লিখে ফেলেছেন ওয়াকানা আর শুভু আলাল মাইম আর যখন এই বাক্য লিখা হচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমিনের আর ছিল পানির উপরে ওয়াকানা আর আরশহু আলাল মাই তখন পানির উপরে আল্লাহ রব্বুল আলমিন আরশ ছিল জোর বলুন সুবাহ